আরে কিয়ামতের মাঠে ওই মদ্দল বাসার এত বড় লম্বা লিস্ট পড়ার আগে যদি আজকে আমরা বিচার করি না যে আজকে আমরা কে জান্নাতের কাজ করেছি কে জাহান্নামের কাজ করেছি তাতে রেজাল্ট হয়ে যাবে আপনি নেন খাতা নেন নিয়ে ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার ফরজ কাজগুলো লিখেন নফল কাজগুলো লিখেন জায়েজ কাজগুলো লিখেন আর অপরদিকে আপনি যে ফরজ কাজগুলো আদায় করেন নাই যে হারাম কাজগুলো করেছেন নাজায়জ কাজগুলো করেছেন বলেছেন ওটা লিখেন তো দেখি দেখেন তো কোন পৃষ্ঠাটা ভরে এটা নির্দ্বিধায় বলতে পারে নির্দ্বিধায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের চরিত্র দেখে বলা যেতে পারে তার নেকির খাতা শূন্যই থাকবে তার পাপের খাতা ভরে যাবে এমনটা নয় আমাদের অবস্থা নাকি কোনো বাড়াবাড়ি করা হচ্ছে আর আমি আমাকে সহ আপনাদেরকে বলছি আজকে মুসলিম সমাজের অধিকাংশ মুসলিমদের এমন অবস্থা হয়ে গেছে আমি আপনাদেরকে লজ্জা দেব না এখন যদি বলি যে আজকে পাচক্ত সালাত এশার ওয়াক্ত শেষ হয়ে গেছে না মানে নামাজ তো হয়ে গেছে তাই না যদি এখন বলি যে আজকে পাচক্ত সালাত কে আদায় করেছেন হাত উঠান রেজাল্টটা কি হবে বলেন তো দেখি রেজাল্টটা খুব খারাপ হয়ে যাবে যদি এখন দাঁড়াতে বলি আপনাদেরকে যে যারা প্যান্ট পরেন দেখি তো কার প্যান্টটা টাকনার উপরে তার লজ্জায় মাথা নিচু হয়ে যাবে যদি এখন প্রত্যেকটা মুখগুলোকে সঙ্গে দেখতে বলা হয় যে কার মুখটা সিগারেট জর্দা গুল থেকে মুক্ত আপনি খুব কম লোকই পাবেন আপনার সমাজের মহিলাদেরকে যদি এখন চেক করা হয় না যে কার বাড়ির কোন মহিলাটা পর্দা করে আপনি একশোটা ঘরের মধ্যে একশোটা মহিলা পুরা করে দিতে পারবেন না এটা আমি এনে বসে থেকে বললাম পারবেন সৎসাহস আছে আপনাদের পারবেন না আমাদের এই চেহারাগুলোকে আপনি ফেসগুলোকে দেখেন সামনে দাঁড় করিয়ে দেন তো প্রত্যেকটা সমাজের এটাই চিত্র শুধু আপনাদের সমাজ নয় প্রত্যেকটা ঘরের চিত্র এটাই মুসলিম সমাজ মুসলিম ঘর আহলে হাদিস পরিবার আহলে হাদিস সমাজ অথচ বাড়িঘর সব ল্যাংটা একটার পর্দা নাই হারাম খুর ছাড়া কোনো ঘরের সদস্য বাকি নেই পাঁচজন হলে একটা হারাম খুর অবশ্যই আছে বেনামাজি একটা অবশ্যই আছে বেপর্দা একটা আছে এটা প্রত্যেকটা ঘরের চিত্র কেন এমনটা হয়েছে আমাদেরকে তো উপদেশ দেওয়া হচ্ছে তো আমাদেরকে তো কোরআন হাদিস দিয়ে বোঝানো হয় আমাদের তো ওয়াজ মাহফিল তো হচ্ছে প্রত্যেক বছর আমাদের তো প্রত্যেক সপ্তাহে জুমার খুদ্ হচ্ছে এমন যদি হতো যে হুজুররা মুখ বন্ধ করে রেখেছে উপদেশ দেওয়ার মতন কেউ নাই নিষেধ করার মতন কেউ নাই ভালো কথা বলার মতো সমাজে কেউ নাই আমাদের কাছে কোরআন নাই কোরআন সাদা হয়ে গেছে যদি এমন হতো তাহলে বলতে পারতেন যে আমরা তো গাফেল হয়ে থেকে গেছিলাম আমাদেরকে কেউ বুঝায় নাই আলাম নাজির আল্লাহ তো বলেছে কোরআনে জাহান নামীরা যখন জাহান নামে যাবে জাহান নামের ফেরেস তারা বলবে আলামিয়া তিকুম নাজির তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই কি মনে করেন কি জবাব দিবেন সেই দিন যে আল্লাহ আসে নাই এটা বলবেন অথচ প্রত্যেক বছর ওয়াজ হচ্ছে বললাম প্রত্যেক সপ্তাহে জুমার খুদ্বায় উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু এই উপদেশ আমরা নিচ্ছি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যাপার সাহাবা একরামরা মর্যাদাবান হয়েছিলেন যখনই তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে কোনো উপদেশ দিতেন তখন তারা গ্রহণ করে নিতেন তাদের জীবনটাই চেঞ্জ হয়ে গেছে কোথায় ছিল পুতুল পূজারি হয়ে গেছে তৌহিদবাদী চিন্তা করা যায় জান্নাতের সুচ্চ স্থানে পৌঁছে গেছেন তারা প্রত্যেকটা সাহাবি যারা উপদেশ গ্রহণ করতে পেরেছিলেন কিন্তু আমরা তাদের নাম নিলে রাদি আল্লাহ আনহু তো বলি কিন্তু আমরা সেটা হইতে চাই না কেন এটা এমন হলো আল্লাহ তো বলেছে কোয়ান ফুসাকুম তুমি নিজেকে বাঁচাও ওয়াহালে কুম না তুমি তোমার পরিবারকে বাঁচাও কিন্তু আমরা কেন আমাদেরকে ভুলে গেলাম বরং আমরা নিজেদেরকে ডুবাচ্ছি আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে ডুবাচ্ছি আমরা দায়ী আমাদের ঘরের মহিলা সন্তান যদি জাহান নামে যায় এটার জন্য প্রত্যেকটা পুরুষ দেয় প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা গার্জিয়ান দেয় কারণ আপনি তাকে হারাম খাইয়েছেন আপনার মা বোন পর্দা করেনি আপনি কিচ্ছু বলেন নাই আপনার সন্তান সালাদ আদায় করেনি আপনি কিচ্ছু বলেন নাই উপরন্তু আপনি যদি পীরের মুরিদ হন আপনার পুরো পরিবারকে পীরের মুরিদ বানিয়েছেন আপনি যদি মুশরেক হন আপনার ওয়াইফ আপনার ছেলের এই মেয়ের এই কপালের মধ্যে কালি লাগিয়েছে আপনি কিচ্ছু বলেন নাই তাবিজ লাগিয়েছে আপনি কিচ্ছু বলেন নাই তার মানে আপনি গুমরা আপনার পরিবারকে করেছেন গুমরা কিন্তু সত্যি যদি আপনি মুসলিম হতেন নিজেকে বাঁচাতেন তাহলে আপনি আপনার পরিবারকে বাঁচানোর চিন্তা করতেন কিন্তু আমরা কেউ করি না এটা কেন আমরা শুধু দুনিয়ার মধ্যেই যে সকাল হচ্ছে সন্ধ্যা হচ্ছে খাচ্ছি দাচ্ছি আমরা যা ইচ্ছা তাই করতেছি নাজাতের চিন্তা কেন করি না কেন কোরআন আল্লাহ ভানা ওয়া তাআলা জুমার উনচল্লিশ নম্বর সুরার পনেরো নম্বর আয়াতটি পড়েন আল্লাহ সুবাহ বলছেন মা সে তুমিন্দুনি তোমরা আল্লাহ ছাড়া যার খুশি তার ইবাদত করো আল্লাহ সুবাহ রাসুলের মাধ্যমে বলে দিয়েছেন তোমাদেরকে জানানোর পরেও তোমরা যখন মানবে না যার খুশি তার ইবাদত করো আনফুসাহুম ওয়াহলিহিম ইয়াউমাল কিয়ামা আলা জালিকা হুয়াল খুসরানুল মুবিন আল্লাহ বলছেন যেই ব্যক্তি নিজের এবং তার পরিবারের ক্ষতি করেছে লস লাগিয়ে দিয়েছে সেই ব্যক্তি হবে কেয়ামতের মাঠে সব থেকে বেশি বড় ক্ষতিগ্রস্ত যে নিজে এবং নিজের পরিবারের ক্ষতি করেছে যে নিজে সালাত আদায় করে নাই পরিবারের কাউকে সালাতের কথা বলে নাই যে নিজে হারাম খায় হারাম খেয়েছে হালাল খায়নি পরিবারের কাউকে হালাল খাওয়ায়নি নিজে ধর্ম পালন করেনি পরিবারের কাউকে ধর্ম পালন করার জন্য বাধ্য করেনি আজকে প্রত্যেকটা ঘরের এই অবস্থা হয়েছে বিদায় আমাদের সমাজ বিগড়ে গেছে আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতাম মানতে বাধ্য করতাম তাহলে অন্যের ঘরের মেয়েটা সেফ হয়ে যেত আমার ঘরের মেয়ে যদি পর্দা করতো তাহলে অন্যের ঘরের ছেলের চরিত্রটা ঠিক হয়ে যেত কিন্তু আমরা কেউ এ পদক্ষেপ গ্রহণ করিনি কেউ না বরং আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে আমাদের সমাজের ধ্বংস হয়ে যাচ্ছে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ও কাজ করে না কিচ্ছু করে সারাক্ষণ গেমস নিয়ে বসে থাকে কেন হয়েছে একদিন হয়েছে একদিনও হয়নি এর পেছনে আমরা প্রত্যেকটা লোক দায়ী গার্জিয়ান দায়ী এলাকার মাতাব্বর দায়ী প্রত্যেকটা বড় ভাই দায়ী এই সমাজ নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমরা প্রত্যেকে দায়ী আমাদেরকে শুধরানো উচিত যেমনটা বলেছিলাম যে আজকে রাস্তা দিয়ে বা কাল থেকে যেটা শুরু হয়েছে একটা লোক ধর্ম পালন করে না মুসলিম নামধারী মুসলিম ওই জাহালিয়াতের যুগে ফিরে গেছে জাহালিয়াতের ডাক ডাকে তার আজকে সারাদিন কি উদ্দেশ্যে নিয়ে কাজ করেছে কি তার লক্ষ্য ও বলতে পারবে না যুবক বলতে পারবে না রাত্রের একটা থেকে নিয়ে রাস্তা জাম রাস্তার মাঝখানে স্টেজ করে লাইট করে রাস্তা বন্ধ করে দিয়ে তারা অনুষ্ঠান করে যাই করে করে কি বলে বলে রাস্তা বন্ধ করে দিয়ে মুসলিমদের রাস্তা অথচ তার ধর্ম বলতেছে রাস্তা বন্ধ করা যাবে না ধর্ম বলতেছে মানে নাই তার ধর্মের কথা তারপরে কেন করতেছে কি করতেছে জানে না মানে এর উদ্দেশ্য কি এটা সফলতা কি এর ফিডব্যাক কি বলতে পারবে না সে